আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে এরকম ই স্টাইলিশ ফটো ব্যবহার করতে চান তো ভিডিওটি তাহলে আপনার জন্য তো ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো একটি লাইক করবেন আর আপনার কাছ থেকে তো একটি ভালো মন্তব্য আশা করতেই পারি তো তার কারণে আমরা চলে যাব প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে আমরা লিখব স্মার্ট ফটো কার্ড নামটি ভালোভাবে শুনুন স্মার্ট ফটো কার্ড লেখার পরে আমরা সার্চ করব সার্চ করলাম করার পরে এই যে প্রথমে যে অ্যাপসটি আসছে এবং অ্যাপসটির টাইটেলটি দেখে নিন ওটি আমি সিলেক্ট করে নেব ইনস্টল করব ইনস্টল করার পরে এই যে যে অ্যাপসটি আমি ডাউনলোড করছি অ্যাপসটির আপনারা টাইটেলটা ভালোভাবে দেখিয়ে নিন তো ডাউনলোড হয়ে যা হচ্ছে তো ফ্রেন্ডস ডাউনলোড হয়ে গেছে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে একটু সময় নেবে তো হচ্ছে তো এই যে অ্যাড আছে অ্যাডটি আমরা কেটে দেব তারপরে এরকম পারমিশন চাইবে আমরা অ্যালাও করে দেব যেগুলো যত পারমিশন চাইবে আমরা সবগুলো অ্যালাও করে দেব তো আমি অ্যালাও করে দিলাম এখানে অনেকগুলো ইন্টারফেস আছে তো আমরা যেহেতু Facebook cover photo profile picture edit মানে সিলেক্ট করতে যাচ্ছি তো তার কারণে আমরা প্রথম অপশনটি বেছে নিব প্রথমে ক্লিক করব ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব তো সিলেক্ট ইমেজে ক্লিক করলাম করার পরে আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পরে আমি যে প্রোফাইল পিকচারটি মানে যে ফটোটি আমি আমার প্রোফাইল হিসাবে ব্যবহার করব সেটি আমি সিলেক্ট করে নেব তো সিলেক্ট করার পরে এরকমভাবে আসবে তো আসার পরে আপনি আপনার মনের মতো স্টাইল অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে নেবেন জুম আপনার যেমন ইচ্ছে তেমনভাবে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি আমার ইচ্ছে অনুযায়ী সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি আপনাদের দেখানোর জন্য তো আপনারা আপনাদের ইচ্ছে মতো বাঁচি মানে সিলেক্ট করে নেবেন তো আমার হয়ে গেছে তো হওয়ার পর আমি এখানে হ্যাঁ হয়ে গেছে তো এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলাম করার পরে লোডিং হচ্ছে তো এরকমভাবে অ্যাড আসবে তো যত অ্যাড আসবে আপনারা ডিলিট করে দিবেন ক্যান্সেল করে দিবেন যেহেতু আমরা ফ্রি ব্রাউজার চালাচ্ছি তো তার কারণে অ্যাড আসতেই পারে তো দেখুন সাকসেসফুল দেখাচ্ছে তো এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো দেন এখান থেকে আমরা চলে যাব আবার ফেসবুক প্রোফাইলে আমার আমার ফেসবুক অ্যাপসটি আমি বেছে নিলাম তো আমি আমার প্রোফাইলে চলে গেলাম তো প্রোফাইলে আসার পরে যে দেখুন কীরকম একটি ফটো সিলেক্ট করা আছে তো আমি আমার স্টাইলিশ ফোনটি এখন ডিলেট মানে সিলেক্ট করব তো তার ক্ষেত্রে আমি ক্যামেরাতে ক্লিক করব আবার সিলেক্ট পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পরে যে প্রথম যে ফটোটি আছে এটি আমি সেট করে নেব তো সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে এবারকে আমি কাভার ফটোটি সিলেক্ট করব তো কভারে আমি ক্লিক করব কাভারে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে তো আমি আমার দ্বিতীয় ইমেজটি সিলেক্ট করে নেব তো দেখুন দ্বিতীয় ইমেজটি সিলেক্ট করার পরে আমি সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করার পরে একটু সময় নেবে আমরা রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নিলে দেন সময় একটু কম নেবে যে চলে আসছে তো দেখুন ফ্রেন্ডস যে আমার স্টাইলিশ ইমেজটি সিলেক্ট হয়ে গেছে এবং আমি সেট করে ফেলছি আপনার ফেসবুক প্রোফাইলে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে তো আমি একটি সাবস্ক্রাইব এবং ভালো মন্তব্য আশা করতেই পারি তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি আরও নতুন ভিডিও দেওয়ার